আসসালামু আলাইকুম হোয়াট ইজ এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অসংখ্য ভালো আছো সো আজকে তোমাদের সামনে যে টিউটোরিয়াল নিয়ে আসলাম অলরেডি প্রথমে তোমরা দেখে ফেলেছ সেটা পুনরায় মেক করে দেখবো সো সর্বপ্রথম আমার মতো এরকম করে ভিডিও শ্যুট করে নেবে দেন এখানে তোমাদের বলে রাখি যে তোমরা যদি কাইন মাস্টার এপিকে মোড ডাউনলোড দিতে চাও তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে দেবে ডাউনলোড করে ফেলো সো এবার কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে চলে যাব প্লাস অপশানে চাপ দিয়ে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে দেব তো ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর এবার আমাদের অপ্রয়োজনীয় অংশ কাটছাট করা লাগলে কাটছাট করে ফেলবো তো অপ্রয়োজনীয় অংশ কাটছাট করা শেষ হয়ে গেলে এবার আমরা লেয়ারে চাপ দেবো মিডিয়াতে চাপ দেবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও পেয়ে যাবে ফুটবলের তো ওটা ডাউনলোড করে ফেলবে তো এবার ওই ভিডিওটি এনে আমাদের ভিডিওর উপর চাপ দিয়ে একটু নিচের দিকে আসলে দেখতে পারবো ক্রমাইকি তো ক্রমাইকির অপশনটা এনেবল করে দিলেই হয়ে যাবে সো যদি তোমাদের না হয় তাহলে এখানে কালার চেঞ্জ করতে পারবে তোমরা কালার চেঞ্জ করে নেবে সো তো এখানে যদি তোমাদের সবুজ কালার থাকে তাহলে সবুজ কালার এবং যে কালার থাকবে সেটাই এইখানে তোমরা সবুজ কালারটি সিলেক্ট করে দিলে এটার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে দেন এবার আমাদের এবার আমাদের আঙ্গুলের সই বসিয়ে দিতে হবে তাহলে ভিডিওটি মেখে যাবে সুন্দরভাবে বসিয়ে দাও দেন এবার তোমরা এটাকে এক্সপোর্ট করে ফেলো সো ভালো থাকবে সুস্থ থাকবে